আগুন বা বড় ধরনের কোনো বিস্ফোরণের ঘটনা আমরা শুনছি এবং এটি কিন্তু থামছেই না যত দিন করাচ্ছে তত কিন্তু আগুনের ঘটনা বা বিস্ফোরণের ঘটনাগুলো বাড়ছে তো এই বিষয়টিও কিন্তু উদ্বেগের সাথে দেখছেন যারা সরকারের কর্তা ব্যক্তিরা এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছিল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল এখান থেকে একটু সামনে আমি হেঁটে গেলে হয়তো পাঁচ মিনিট লাগবে গুলিস্তানে সেইখানে যে বিস্ফোরণটি হয়েছিল তারপরে কিন্তু ফায়ার সার্ভিস এবং বুয়েটের একটি দল কিন্তু যৌথ উদ্যোগে রাজধানীর এইসব ঝুঁকিপূর্ণ যে মার্কেটগুলি আছে হ্যাঁ, যত দিন তত কিন্তু আগুনের ঘটনা বিস্ফোরণ ছিল কিভাবে বাড়ছে তো এই বিষয়টিও কিন্তু উদ্বেগের সাথে দেখছেন যারা সরকারের কর্তা ব্যক্তিরা এবং নানা ধরনের সর্বশেষ যে ঘটনাটি ঘটেছিল বিস্ফোরণের ঘটনার মধ্যে এই ভয়াবহ সামনে হেঁটে গেলে হয়তো মনে আছে সেইখানে যে বিস্ফোরণটি হয়েছিল তারপরে কিন্তু এইসব মার্কেটগুলি আছে যত দিন করাচ্ছে তত কিন্তু বাড়ছে তো এই বিষয়টিও কিন্তু উদ্বেগের সাথে দেখছেন যারা সরকারের ব্যক্তিরা এবং নানা ধরনের সর্বশেষ ঘটনাটি ঘটেছিল ঘটনার মধ্যে এই ভয়াবহ সামনে আমি হেঁটে গেলে হয়তো স্থানে সেইখানে যে বিস্ফোরণটি হয়েছিল তার অনেক রুয়েটের একটি দল যৌথ উদ্যোগে তাদের ঝুঁকিপূর্ণ যে মার্কেটগুলি আছে সেগুলো যত ছিল কিভাবে আসলে বাড়ছে তো এই বিষয়টিও কিন্তু উদ্বেগের সাথে দেখছেন সরকারের কর্তাবৃত্তিরা এবং নানা ধরনের সর্বশেষ যদি সামনে সেইখানে এইসব ঝুঁকিপূর্ণ যে মার্কেটগুলি আছে সেগুলো যত দিন কিন্তু আসলে বাড়ছে তো এই বিষয়টিও কিন্তু উদ্বেগের সাথে দেখছেন সরকারের কর্তাব্যক্তিরা নানা ধরনের সর্বশেষ সেইখানে ধীরে আসলে বাড়ছে তো এই বিষয়টি কিন্তু উদ্বেগের সাথে দেখছে যেটা যে ফারুক আপনাকে দুটি ভবন বরিশাল প্লাজা বরিশাল প্লাজার পাশে যে ভবনটি রয়েছে ভবনে আগুন কলেজে মূলত বেশ কয়েকটি গোডাউন রয়েছে পোশাকের গোডাউন সেটি আগুন ধরে রয়েছে এবং এবং তার প্রবেশ করেছে ভবনটি আসলে অবস্থা ছিল মূলত বেশ এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কর্মগুলো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী ঘটনাস্থলে যিনি রয়েছেন সহকর্মী হিরণ খান আমরা তার কাছে যাচ্ছি হিরণ ফারুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু এখনো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এবং বিষ্ণু ফ্লাইওভারের ঠিক উপরে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের যে ভবনগুলো রয়েছে ভবন দুই পাশে দুটো ভবন রয়েছে আরেকটি রয়েছে বরিশাল প্লাজা বরিশাল প্লাজার পাশে যে ভবন রয়েছে পাঁচশো ছয়তলা ভবন ভবনে আগুন প্রবেশ করেছে এবং যে ভবনে মূলত বেশ কয়েকটি গোডাউন রয়েছে পোশাকের গোডাউন আগুন ধরে গেছে আগুন তারা চেষ্টা করছে আগুন এবং তার উল্টা পাশে ঠিক ফায়ার সার্ভিসের বঙ্গবাজারের উল্টা পাশে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী ঘটনাস্থলে যিনি রয়েছেন সহকর্মী হিরণ খান আমরা তার কাছে যাচ্ছি হিরণ পুলিশ হেডকোয়ার্টারের একটি ভবনে আগুন প্রবেশ করেছেন এবং সেই ভবনটিতে আসলে কি ধরনের অফিস ফারুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগুন এখনো দেখতে পাচ্ছি কিন্তু আমরা না যায় সেই চেষ্টা করতে রয়েছে বড় আমরা দেখতে পাচ্ছি আগুন না লাগে দুর্ঘটনা না এবং আপনি চিত্র দেখতে পাচ্ছেন যে ফায়ার পুরো এলাকা জুড়ে বঙ্গবাজারের আশপাশ দিয়ে পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে তারা কাজ করছে আমরা এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী ঘটনাস্থলে যিনি রয়েছেন সহকর্মী হিরণ খান আমরা তার কাছে যাচ্ছি হিরণ পুলিশ হেডকোয়ার্টারের একটি ভবনে আগুন প্রবেশ করেছেন এবং সেই ভবনটিতে আসলে কি ধরনের ফারুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগুন লেলিহান শিখা এখনো দেখতে পাচ্ছি আমরা না যায় দর্শক আমরা দেখতে পাচ্ছি আগুনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এবং অন্যান্য সদস্যদের কাজ কর্মগুলো এই মুহূর্তে আমাদের সহকর্মী ঘটনাস্থলে যিনি রয়েছেন সহকর্মী হিরণ খান আমরা তার কাছে যাচ্ছি হিরণ ফারুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু এখনো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এবং হানি ফ্লাইওভারের ঠিক উপরে আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা মূলত এখন আশপাশের যে ভবনগুলো রয়েছে প্রায় দুটি ভবন দুই পাশে দুটি ভবন রয়েছে একটি পুলিশ হেডকোয়ার্টার আরেকটি যেটি রয়েছে বরিশাল প্লাজা এবং বরিশাল প্লাজার পাশে যে ভবনটি রয়েছে পাঁচ ছয়তলা ভবন সেই ভবনে আগুন প্রবেশ করেছে এবং সেই ভবনে মূলত বেশ কয়েকটি গোডাউন রয়েছে পোশাকের গোডাউন যেটি আগুন ধরে গেছে এবং সেই আগুনে কিন্তু আসলে তারা চেষ্টা করছেন ক্রেন দিয়ে আগুন নির্বাপনের এবং তার উল্টা পাশে ঠিক ফায়ার সার্ভিসে এই বঙ্গবাজারের ঠিক উল্টা পাশেই একটি মার্কেট রয়েছে সেই মার্কেটও আসলে যাতে আগুন না ধরে সেই চেষ্টা করছেন এবং পুলিশ হেডকোয়ার্টার যেটি ইতিপূর্বে পুলিশ হেডকোয়ার্টারের একটি ভবনে আগুন প্রবেশ করেছেন এবং সেই ভবনটিতে আসলে কি ধরনের অফিস ছিল পুলিশ হেডকোয়ার্টারে কি অবস্থায় ছিল সেই বিষয়টি কিন্তু এখনো জানা যায়নি তবে আগুন যে একতলা দোতলা তিনতলা পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল সেটি কিন্তু আমরা এই ক্যামেরাও দেখতে পেরেছি এবং এখান থেকে আসলে দেখা গিয়েছে এবং সেই আগুন যাতে আর ছড়িয়ে না যায় সেই বিষয়ে কিন্তু আসলে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং এখানে একটি জেনারেটর রয়েছে বড় একটি জেনারেটর আমরা দেখতে পাচ্ছি পুলিশ হেডকোয়ার্টারের সেই জেনারেটারে যাতে কোনোভাবে আগুন না লাগে এবং যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সেই চেষ্টা কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু করছেন এবং আপনি চিত্র দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে পঞ্চাশটি ইউনিট রয়েছে সেই পঞ্চাশটি ইউনিট পুরো এলাকা জুড়ে বঙ্গবাজারের আশপাশ দিয়ে পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে তারা কাজ করছেন আমরা একটি ফায়ার সার্ভিসের একটি যে গাড়িটি রয়েছে সেই গাড়ির উপরে দাঁড়িয়ে আসলে চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার কারণ নিচের যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু আসলে পুরো রাস্তাটি দখল করে রেখেছেন এবং এই রাস্তা দখল করার কারণে কিন্তু আসলে অনেকটাই বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের এখানে কাজ করতে এবং প্রচন্ড গরম সেই গরমে হ্যাঁ। মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতিতে কিন্তু আসলে অবস্থা কিন্তু অনেকটাই ঘোলাটে এবং এখানে আমরা একটু আগে দেখেছি যে ফায়ার সার্ভিসের ভিতরে ঠিক উল্টা পাশে যেহেতু ফায়ার সার্ভিসের মূল হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারে কিন্তু আসলে যারা এখানে উৎসুক জনতা রয়েছেন যারা উত্তেজিত জনতা রয়েছেন তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং ভাঙচুর করেছেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ভবনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ভেঙে ফেলা হয়েছে এবং ফায়ার সার্ভিসের যেই মূল ফটকটি রয়েছে সেই ফটকটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে এবং যারা অবস্থান করছিলেন প্রথমে তারা পিছন থেকে প্রথমে পিছু হটলেও পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি টিয়ার সেল ছোড়া হয় সেই পরিস্থিতি অবস্থায় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা এমন পরিস্থিতিতে আসলে কিন্তু তারা কাজ